বাংলাকে আল্লাহ কিছু বলেন না হজে যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন বাংলা হজ করেন না বাংলাকে আল্লাহ কিছু বলেন না তো এই যে বলেন না বাংলাকে আল্লাহ কিসের জন্য মাছের জন্য পালাই যায় যখন মাছের জন্য পালাই তো এই যে মাসে যখন খোটা দিব মাসে যখন খাবার গ্রহণ করব তখন দেখা যাবে আপনার বসি সুতোটাকে ধরলেও টানবে সুতোটাকে ধরলেও টানবে না সারাদিন আছে তো আপনি উপর থেকে দেখতেছেন সিটের মাধ্যমে senhora agradecer কিন্তু মাছ ধরবো মাছের জন্য খারাপ কারণ মাছ এখন তার পর্দা এসে যাবে হাতে এসে যাবে আর মাছওয়ালা যিনি মাছ ধরতে চেয়েছেন তার জন্য ভালো বাংলা বান্দাকে আল্লাহ তারা একটু সার দেন একটু ভিউ একটু ভিউ একটু সার দেন বান্দা নামাজ পড়ে নেয় আমার কিছু হবে হয়তো বা না আপনি রোজা রাখতেছেন না বান্দা ईमानदार का मित्र भूमि की साथ देने है हमारे तौर पर

যখন আমি সার দিয়ে দিলাম দিয়ে দিলাম তখন ও মনে আমি দু আমাকে কিছু বলে অতএব এরকম চার দিন বন্ধ হলে কিছু হবে এই চিন্তা ভাবনা করে আরো বন্ধ দেখা যায় আর যদি তখন আমি অল্প কন্ট্রোল আঘাত নেই না এরকম করা যাবে না কোনো রাগ করি দেমাগ দেখায় অভিমান করি তখন চিন্তা ভাবনা করবে না আমার শিক্ষক আমার উপর রাগ করতেছে আমার শিক্ষক আমাকে মারতেছে আমার উপর বেজার করতেছে অতএব আমার প্রতিদিন মধ্যে আসতে হবে প্রতিদিন ক্লাসে ঠিকভাবে আসতে হবে দিবেন যখন ঢিল না তখন নিয়ন্ত্রণ থাকবে তারপর মাঝে মাঝে শিক্ষক প্রথম যখন আসে ভুল করলো বলল কি নতুন কেবল মাত্র যোগ দিল ও বন্ধ করলাম কি কেমন শরীর খারাপ ছিল উপস্থিত এসব আসে আচ্ছা তুমি নতুন মানুষ তোমাকে একটু সাহায্য দিলাম বীজ দিলাম প্রথম যেহেতু মাছ করে দিলাম কিন্তু এই মাছটা সর্বসময় হবে না এই মাছটা কিন্তু সর্বসময় হবে না তো প্রথম নতুন এই জন্য আমি সাহায্য দিলাম বান্ধবীও প্রচুর বাবা আরম্ভ করলে তুমি একটা দিকে খেয়াল করবে তুমি সাধারণ অপরাধ बोलूंगा बोलूंगा कि ना

কোন দলেরা জেলখানায় আগুন করেছিল তখন কর্নেল তাহের और म्हणजे कार्यशाळेत आपले ini Allah Alana ব্যক্তি মুসলিমদের গোসল করে পাঁচটা বার প্রতিদিন যদি পাঁচবার একজন ব্যক্তি মুসলিমদের গোসল করে হারিয়া কথা vou usar Avec une résidence. Très bien,

প্রিয় বন্ধু আমার শাশুড়ি অসুস্থ তাকে দেখার জন্য একটু যাওয়ার প্রয়োজন বিভিন্ন ওষুধ তারপর দেখা যায় স্বামীর সাথে যাবে